আহারে ব্যবহারে মুসলমান অপর সম্প্রদায়কে নিষেধের দ্বারা প্রত্যাখ্যান করে না হিন্দু সেখানেও সতর্ক তাই খিলাফত উপলক্ষে মুসলমান নিজের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে টেনেছে হিন্দু মুসলমানকে তত কাছে টানতে পারেনি আচার হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধের সেতু সেইখানেই পদে পদে হিন্দু নিজের বেড়া তুলে রেখেছে আমি যখন প্রথম আমার জমিদারি কাজে প্রবৃত্ত হয়েছিলাম তখন দেখেছিলাম কাছারিতে মুসলমান প্রজাকে বসতে দিতে হলে জাজিমের এক প্রান্ত তুলে দিয়ে সেইখানে তাকে স্থান দেওয়া হতো অন্য আচার অবলম্বীদের অসুচি বলে গণ্য করার মতো মানুষের সঙ্গে মানুষের মিলনের এমন ভীষণ বাধা আর কিছু নেই